হ্যালো বিয়র সবাই কেমন আছেন টেকময় পুরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো ভিওর্স আপনাদের জন্য আমি আজ নিয়ে এলাম একটা নতুন টিউটোয়াল টিউটোয়ালটা হচ্ছে কিভাবে আপনার ফোনে ফেস লক দেবেন ফেস লক তো এর জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে যা আমি দেখে দেবো এবং অ্যাপসটা আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন ওখান থেকে পারলে ডাউনলোড করবেন অথবা প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে লিখলেও হবে তো ভিওর টিটলটা দেখানো আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলবনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনার সবার আগে পান তো এর জন্য আমি আপনার ফোনে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ও আইবিটি ও আইবিটি লিখলে সার্চ দিলে প্রথম অ্যাপসটা দেখে নিন এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করতে হবে এটা আমি অলরেডি ইনস্টল করেছি এটা কেন থেকে এখন ওপেন করব এটা ওপেন করার পর কিছু পাডাম চাবে যদি আপনার ফেস লকে না আসে তাহলে আপনাকে এই পাডামগুলো দিতে হবে যেহেতু আমি একটা পাডাম দিয়ে নিলাম আপনিও দিয়ে নেবেন একটা পাটাম ব্যান্ড লিখতে হবে ব্যান্ড না লিখলে চলবে ব্যাগে আসবেন এখানে দেখুন এখানে দেখুন নিচের দিকে আসবেন এটা এখান থেকে ওপেন করবেন ওকে ক্লিক করবেন খুলে পাটামটা আবার দেবেন বাটন দেবেন বাটনটা আমি দিলাম দেখুন এটা আপনার ওপেন হয়ে গেছে এটা ওপেন হয়ে গেছে আপনি এখান থেকে আপনি যদি চান আপনার ফেসবুকটা ফেস লক দেবেন তাহলে ফেসবুক এখানে ক্লিক করতে হবে এটা ওপেন করতে হবে এটা ওপেন করে আপনাকে আপনার ফোনের ইউসের ডাটা থেকে এটা আপনাকে অ্যাপসটা ওপেন করতে হবে তো এটা আমি ওপেন করতেছি একটু দাঁড়াবেন এ দেখুন দেখুন নিচের দিকে আসলে এই যে টি অ্যাপস লাগ এটা আপনাকে অন করতে হবে এটা অন করার পর আপনাকে আসতে হবে আপনার ফোনে এখানে এখানে আসলে আসলে আপনি পেয়ে যাবেন ফেস লক লেখা অপশনটা এই ফেস লক এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে স্টার্টে এখান থেকে আপনার একটা ডাউনলোড আইপি নেবে এটা আপনাকে অটোমেটিক ডাউনলোড হবে কোনো এমবি খরচ হবে না তো আমি এখন ফেস লকটা দেবো একটু ওয়েট করবেন এখন আমার ফেস লকটা পড়ে গেছে অলরেডি এখন আমি ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পর আর ফেস ফেস লকটা দেখতেছে আমার ফেস লকটা হয়ে গেছে তো ভিউর এই ছিল আজকে আমাদের টিউটোরিয়ালটা টিউটোরিয়ালটা যদি ভালো লাগে থাকে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবনটা অবশ্যই ক্লিক করবেন পরবর্তী টিউটোরিয়ালটা আমার সঙ্গে আমি আবার আসবো ভালো থাকবেন